مددت يا मुबारक ईद ईद मुबारक ईद ईद मुबारक ईद ईद मुबारक ईद ईद मुबारक মিছিল জমে উঠেছে এই পাড়া ওই পাড়া সব পাড়াতে চলবে ঈদের মাটি আজকে রাতে আর সারাটা দুনিয়া জুড়ে এলো রে আজি ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদ পাঞ্জাবি পরব গায়ে নামাজ আদায় হবে ঈদগাহে বলবো সবার কথা আজ দুয়াতে বন্ধুর বাসায় যেতে হবে দাওয়াতে সবই তোমার মেহরবানি ও মুর্শিদ ঈদ মুবারক